সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইইউ e e ঘোষণা দিয়েছে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমিয়ে আনতে হবে হাঙ্গারিকে বাদ দিয়েই সাতাশ দেশের এই ইউনিয়ন সিদ্ধান্ত নেয় অতি সত্বর রাশিয়া থেকে দুই তৃতীয়াংশ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এই জোট এছাড়া চলতি বছরের শেষ দিকে প্রায় নব্বই শতাংশ রুশ তেল আমদানি কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় ইইউ e এতে ইউরোপে রুশ জ্বালানি রপ্তানির পথ অনেকটা সংকুচিত হয়ে পড়ে ফলে ওপেন প্লেসের দেশ রাশিয়াকে জ্বালানি তেল বিক্রয়ের জন্য নতুন উৎস খুঁজতে হচ্ছে আর এই পরিস্থিতিতে স্পট মার্কেট রাশিয়ার অপ্রশোধিত জ্বালানি তেলের নতুন বৃহৎ গন্তব্য হতে পারে এশিয়ার দেশগুলো এই সময় দেশটির সঙ্গে করা কয়েকটি দীর্ঘমেয়াদী চুক্তিও সই করতে পারে এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশ S and P global community industrialization plan তেল বিশেষ বাজার বিষয়ক উপদেষ্টা লিম জিং ইয়াং বলেন এরই মধ্যে যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করেছে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেওয়ার পথে এতে দেশটির কাছে নিজেদের অপরিশোধিত তেল জ্বালানি তেল বিক্রয়ের জন্য এশিয়ার ক্রেতারাই বাকি প্লাস অ্যানালিটিক্যালের তথ্য অনুসারে চলতি বছরের আন্তঃমহাদেশীয় অপরিশোধিত তেল বাণিজ্যের চল্লিশ শতাংশ এশিয়া অঞ্চলের দখলে থাকবে একই সময় যুক্তরাষ্ট্রের দখলে থাকবে তিরিশ শতাংশ ও ইউরোপের অঞ্চলে আঠারো শতাংশ এরই মধ্যে অপরিশোধিত তেল বাণিজ্যের জন্য অনেকাংশ এশিয়ার ওপর নির্ভর শুরু করেছে রাশিয়া কোভিড উনিশের কারণে আরোপিত অবশেষ লকডাউনের আগে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন এপ্রিলে রাশিয়া থেকে প্রতিদিন আট লক্ষ ছত্রিশ হাজার ব্যারেল তেল আমদানি করেছে ভারত মার্চে ভারতে রুশ তেল আমদানির পরিমাণ ছিল প্রতিদিন দুই লক্ষ চুয়াত্তর হাজার ব্যারেল ফেব্রুয়ারিতে দেশটি থেকে অন্যতম অপরিশোধিত তেল আমদানি করেনি ভারতীয় ক্রেতারা সিনারসি কনসালটেশনে তেল গ্যাস ও রাসায়নিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক রজত কুমার বলেন রুশ অপরিশোধিত জ্বালানি তেলের জন্য ভারতের চাহিদা নিরবিচ্ছিন্নতাভাবে বাড়ছে ভারতীয় আমদানিকারকরা সস্তা মূল্যে তেল আমদানির জন্য অনেকটাই উৎসাহিত বিভিন্ন সূত্রে জানা যায় বর্তমান বাজার মূল্যের চেয়ে পঁয়ত্রিশ শতাংশ কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করছে ভারত সম্প্রতি ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় দেশটির থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা থেকে বিরত থাকে চীন ফলে তেল শোধনাগারগুলো এই ঘাটতি পূরণে রুশ জ্বালানি তেলের দিকে ঝুঁকে পড়ছে চীনের সাংডংয়ের শোধনাগার রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির জন্য বেশ কয়েকটি সচল চুক্তি নবায়ন করেছে গত বছরের নভেম্বরে প্রথম অপরিশোধিত তেলবাহী কার্গোর জন্য চুক্তি নবায়ন করা হয় যা চলতি মাসের প্রথম দিকে এসে পৌঁছানোর কথা এবং মাসের শেষ দিকে আরও আটটি কার্গো চীনে পৌঁছাবে বলে জানা গেছে রাশিয়ার তেল উৎপাদনকারীরা ইউরাইস ব্লক far east Russian ESPO Sokol ও শাকলিন ব্ল্যাড জাতীয় অপরিশোধিত তেল বিক্রয়ের জন্য পূর্ব এশিয়ার শোধানাগার ও তেল কোম্পানিগুলোর সাথে আলোচনা করেছে এই সময় রুশ উৎপাদনকারীরা মিডিয়াম সোল ও লাইট সুইট গ্রেড তেল মূল্য ছাড়া দিয়ে বিক্রয়ের প্রস্তাব দেয় জাপান সিঙ্গাপুর চীন দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন বাণিজ্যিক সূত্রেও এমনটি জানা যায় তবে ঠিক কী পরিমাণ মূল্য ছাড় প্রস্তাব করা হয়েছে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার জানান এইসব ব্যবসায়ী এই সময় বাজারে প্রচলিত মূল্য চেয়ে অনেকাংশে কম দামে এসব তেল বিক্রয়ের প্রস্তাব দেয় দেওয়া হয়েছে বলে ইঙ্গিত করা হয়েছে তাদের পক্ষ থেকে